আমরা আজকে এটা ডিসপ্লে চেঞ্জ করব Tecno model number BL thirty VT তো মেশিনে আমরা এটা ডিসপ্লেটা খুলে নিই ফার্স্টে যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি please hit the subscribe button and press the bell icon